খ্রিস্টান কিছু বলো আসছে সামনের বৃহস্পতিবার বিদ্যার দেবী সরস্বতী মায়ের পূজা অর্চনা সেই উপলক্ষে বরকামতা দুর্গাবাড়ি সংলগ্ন প্রতিমার কারিগররা ব্যস্ত সময় পার করছেন খুব সুন্দর সুন্দর মা প্রতিমা সরস্বতী মা বানিয়েছেন তারা আজকে মঙ্গলবার কালকে থেকে হয়তো এগুলি চলে যাবে গ্রামের মন্দিরে মন্দিরে গ্রামের মন্দিরে যাবে স্কুল কলেজ সবাই সরস্বতী বিদ্যার দেবী সরস্বতী পূজা করে দক্ষ কারিগরের তুলির আঁচড়ে ফুটে উঠছে মায়ের অপরূপ সুন্দর চেহারা টেস্ট আমি মেন কারিগর হলো রবীন্দ্রচন্দ্র পাল না মেইন কারিগর হচ্ছে রবীন্দ্রচন্দ্র পাল